600 short sentences for spoken English. সোজা চলে যাও গো স্ট্রেট গো স্ট্রেট অর্থ সোজা চলে যাও আমাকে ক্ষমা করো পার্ডন মি পার্ডন মি অর্থ আমাকে ক্ষমা করো তাড়াতাড়ি করো হারি আপ হারি আপ অর্থ তাড়াতাড়ি করো ধীরে কথা বলো স্পিক স্লোলি স্পিক স্লোলি অর্থ ধীরে কথা বলো এটা কি অনেক দূরে is it far away is it far away অর্থ এটা কি অনেক দূরে বিপরীত পাশে on the opposite side on the opposite side অর্থ বিপরীত পাশে ঘুরে দাঁড়াও টার্ন অ্যারাউন্ড টার্ন অ্যারাউন্ড অর্থ ঘুরে দাঁড়াও আমার যেতে হবে I have to go I have to go অর্থ আমার যেতে হবে সাবধানে থেকো বি কেয়ারফুল বি কেয়ারফুল অর্থ সাবধানে থেকো প্রায়ই দেখা হয় অফেন অফেন অর্থ প্রায়ই দেখা হয় আমি বই পড়ছি I am reading books I am reading books অর্থ আমি বই পড়ছি এটা ব্যবহারযোগ্য ইটস ইউজেবল ইটস ইউজেবল অর্থ এটা ব্যবহারযোগ্য আমাদের প্রতিবেশী আওয়ার নেভার্স আওয়ার নেভার্স অর্থ আমাদের প্রতিবেশী বাড়িতে নেই not at home not at home অর্থ বাড়িতে নেই দাম কত হাউ মাছ হাউ মাছ অর্থ দাম কত আরেকটু সামনে দেখো look a little ahead look a little ahead অর্থ আরেকটু সামনে দেখো আমি চেষ্টা করছিলাম I was trying I was trying অর্থ আমি চেষ্টা করছিলাম কত দূরে হাউ ফার হাউ ফার অর্থ কত দূরে অবশ্যই করব definitely I will definitely I will অর্থ অবশ্যই করব দয়া করে কথা বলো please speak up please speak up অর্থ দয়া করে কথা বলো সম্পূর্ণ পরিবর্তিত কমপ্লিটলি চেঞ্জড কমপ্লিটলি চেঞ্জড অর্থ সম্পূর্ণ পরিবর্তিত একটা বুদ্ধি দাও give me an idea give me an idea অর্থ একটা বুদ্ধি দাও চেষ্টা করতে থাকো কিপ ট্রাইং কিপ ট্রাইং অর্থ চেষ্টা করতে থাকো একটুখানি a little bit a little bit অর্থ একটুখানি এক্ষুনি বেরিয়ে যাও get out right now get out right now অর্থ এক্ষুনি বেরিয়ে যাও আমাকে দেখাও শো মি শো মি অর্থ আমাকে দেখাও পরে a little later a little later অর্থ একটু পরে এটা সুস্পষ্ট ইটস অবভিয়াস ইটস অবভিয়াস অর্থ এটা সুস্পষ্ট পরে কথা হবে talk to you later talk to you later অর্থ পরে কথা হবে আমি এটা করিনি I didn't do it I didn't do it অর্থ আমি এটা করিনি দশ মিনিটের মধ্যে পৌঁছাবো arrive in ten minutes arrive in ten minutes অর্থ দশ মিনিটের মধ্যে পৌঁছাবো ওটা খুব খারাপ that's too bad that's too bad অর্থ ওটা খুব খারাপ নিশ্চিত বা অবশ্যই ফর শিওর ফর শিওর অর্থ নিশ্চিত বা অবশ্যই নিচের দিকে দেখো লুক ডাউন লুক ডাউন অর্থ নিচের দিকে দেখো প্রবেশ নিষেধ নো এন্ট্রি নো এন্ট্রি অর্থ প্রবেশ নিষেধ একটু দূরে a little far a little far অর্থ একটু দূরে বিদায় হও গেট লস্ট গেট লস্ট অর্থ বিদায় হও আমার থেকে একটু দূরে ছিল it was a little far from me it was a little far from me তুমি মিথ্যা বলেছো you lied to me you lied to me অর্থ তুমি মিথ্যা বলেছো উঠে দাঁড়াও স্ট্যান্ড আপ অর্থ উঠে দাঁড়াও এটা উপকারী ইটস বেনিফিশিয়াল ইটস বেনিফিশিয়াল অর্থ এটা উপকারী ধীর গতি স্লো মোশন স্লো মোশন অর্থ ধীর গতি খুঁজে দেখো ফাইন্ড আউট ফাইন্ড আউট অর্থ খুঁজে দেখো এটা একদমই অসম্ভব ইটস ইম্পসিবল ইটস ইম্পসিবল অর্থ এটা একদমই অসম্ভব তোমাকে কে ডাকছে who is calling you who is calling you অর্থ তোমাকে কে ডাকছে উনি কে হু ইজ হি হু ইজ হি অর্থ উনি কে আমি আশ্চর্য আই ওয়ান্ডার আই ওয়ান্ডার অর্থ আমি আশ্চর্য বৃষ্টি হতে পারে ইট মে রেইন ইট মে রেইন অর্থ বৃষ্টি হতে পারে আপনি কে হু আর ইউ হু আর ইউ অর্থ আপনি কে আমি হতবাক আই আই শকড অর্থ আমি হতবাক আমি তোমাকে চিনি I know you I know you অর্থ আমি তোমাকে চিনি বয়স কত হাউ ওল্ড হাউ ওল্ড অর্থ বয়স কত চলো দেখা করি লেটস মিট লেটস মিট অর্থ চলো দেখা করি সে রান্না করছে she is cooking she is cooking অর্থ সে রান্না করছে অনেক দূরে ফার অ্যাওয়ে ফার অ্যাওয়ে অর্থ অনেক দূরে খুলে ফেলো take it off take it off অর্থ খুলে ফেলো তুমি একটা মিথ্যাবাদী you are a liar you are a liar অর্থ তুমি একটা মিথ্যাবাদী প্রয়োজন ছিল ওয়াজ নিডিড ওয়াজ নিডিড অর্থ প্রয়োজন ছিল দৌড়ে পালাও রান অ্যাওয়ে রান অ্যাওয়ে অর্থ দৌড়ে পালাও মতামত it's my opinion it's my opinion অর্থ এটা আমার মতামত কঠোর পরিশ্রমী হার্ড ওয়ার্কার হার্ড ওয়ার্কার অর্থ কঠোর পরিশ্রমী কাজটি হয়ে গেছে work is done work is done অর্থ কাজটি হয়ে গেছে আমি জানি না I don't know I don't know অর্থ আমি জানি না প্রেমে পড়েছে ফল ইন লাভ ফল ইন লাভ অর্থ প্রেমে পড়েছে যে কোনো মূল্যে at any cost at any cost অর্থ যে কোনো মূল্যে আবার জিজ্ঞেস করো ask me again me again অর্থ আবার জিজ্ঞেস করো তাড়াতাড়ি কিছু করো do something quickly do something quickly অর্থ তাড়াতাড়ি কিছু করো ভদ্রভাবে আচরণ করো বিহেভ ইয়োরসেলফ বিহেভ ইয়োরসেলফ অর্থ ভদ্রভাবে আচরণ করো আমি অনুমান করেছি I guessed so I guessed so অর্থ আমি অনুমান করেছি এতেই চলবে দ্যাটস এনাফ দ্যাটস এনাফ অর্থ এটাই চলবে একটু দূরে থাকো stay a little away stay a little away অর্থ একটু দূরে থাকো একেবারেই না অ্যাবসলিউটলি নট অ্যাবসলিউটলি নট অর্থ একেবারেই না দুটোই সমান both are equal both are equal অর্থ দুটোই সমান অনেক সমস্যা lots of problems lots of problems অর্থ অনেক সমস্যা কারো উপর নির্ভর করো না don't depend on anyone don't depend on anyone অর্থ কারো উপর নির্ভর করো না মাঝে মধ্যে অকেশনালি অকেশনালি অর্থ মাঝে মধ্যে কিন্তু কেন বাট হোয়াই বাট হোয়াই অর্থ কিন্তু কেন আমার সাথে এসো come with me come with me অর্থ আমার সাথে এসো এখানে দাঁড়াও স্ট্যান্ড হিয়ার স্ট্যান্ড হিয়ার অর্থ এখানে দাঁড়াও আজ না হলে কাল if not today then tomorrow if not today then tomorrow আমাকে যেতে দাও let me go let me go অর্থ আমাকে যেতে দাও প্রায় একশত about a hundred about a hundred অর্থ প্রায় একশত বাম দিকে ধরো hold on to the left hold on to the left অর্থ বাম দিকে ধরো পরে দেখা হবে see you later see you later অর্থ পরে দেখা হবে এটা পুরানো ইটস ওল্ড ইটস ওল্ড অর্থ এটা পুরানো এটার নিচে ধরো হোজ it down hold it down অর্থ এটার নিচে ধরো তোমার সাথে একমত I agree with you I agree with you অর্থ তোমার সাথে একমত একটু দাঁড়াও wait a minute wait a minute অর্থ একটু দাঁড়াও আমাকে অনুমতি দাও give me permission give me permission অর্থ আমাকে অনুমতি দাও আমি ওটা দেখছি I see that I see that অর্থ আমি ওটা দেখছি অবশেষে বাসায় পৌঁছালাম I finally reached home I finally reached home এবার তোমার this time yours this time yours অর্থ এবার তোমার প্রবেশ নিষেধ নো অ্যাডমিটেন্স নো অ্যাডমিটেন্স অর্থ প্রবেশ নিষেধ প্রমাণ করে দেখাও prove it to me prove it to me অর্থ প্রমাণ করে দেখাও তোমার পালা it's your turn it's your turn অর্থ তোমার পালা আমি পরামর্শ দিচ্ছি না I don't suggest I don't suggest অর্থ আমি পরামর্শ দিচ্ছি না ভালো থেকো বি ওয়েল বি ওয়েল অর্থ ভালো থেকো কোনো অসুবিধা নেই there is no difficulty there is no difficulty অর্থ কোনো অসুবিধা নেই আমি যাচ্ছি I am going I am going অর্থ আমি যাচ্ছি আমার প্রশ্নের উত্তর দাও answer my questions answer my questions অর্থ আমার প্রশ্নের উত্তর দাও জবাব দাও আনসার মি আনসার মি অর্থ জবাব দাও তোমার মাথা খাটাও use your brain use your brain অর্থ তোমার মাথা খাটাও সত্যি কথা তিতা লাগে truth is better truth is better অর্থ সত্যি কথা তিতা লাগে আমার মতে according to me according to me অর্থ আমার মতে তুমি এটা করতে পারো you can do it you can do it অর্থ তুমি এটা করতে পারো এটা তার না it's not hard not hard অর্থ এটা তার না পিছনে দেখো লুক ব্যাক অথবা বলতে পারি লুক বিহাইন্ড লুক বিহাইন্ড অর্থ পিছনে দেখো আমি তাকে চিনি I know him I know him অর্থ আমি তাকে চিনি ডান দিকে তাকাও look to the right look to the right অর্থ ডান দিকে তাকাও উপরে দেখো লুক আপ অথবা বলতে পারি লুক অ্যাবভ অর্থ উপরে দেখো আমি এটা বিশ্বাস করি না I don't believe it I don't believe it অর্থ আমি এটা বিশ্বাস করি না এটাই বাস্তবতা that's the reality that's the reality অর্থ এটাই বাস্তবতা যথারীতি অ্যাজ ইউজুয়াল অ্যাজ ইউজুয়াল অর্থ যথারীতি আমার মনে আছে আই রিমেম্বার আই রিমেম্বার অর্থ আমার মনে আছে আমাকে ওটা দিন give me that give me that অর্থ আমাকে ওটা দিন মারামারি থামাও স্টপ ফাইটিং স্টপ ফাইটিং অর্থ মারামারি থামাও এটা অনেক গরম it's too hot it's too hot অর্থ এটা অনেক গরম কিছু যায় আসে না it doesn't matter it doesn't matter অর্থ কিছু যায় আসে না মারামারি করো না ডোন্ট ফাইট ডোন্ট ফাইট অর্থ মারামারি করো না আমি জানতে চাই I wants to know I wants to know অর্থ আমি জানতে চাই পরের বার হবে নেক্সট টাইম নেক্সট টাইম অর্থ পরের বার হবে যোগাযোগ রেখো keep in touch keep in touch অর্থ যোগাযোগ রেখো তোমার সাথে উনি কে who is she with you who is she with you অর্থ তোমার সাথে উনি কে আবার চেষ্টা করে দেখতে পারো you can try again you can try again অর্থ আবার চেষ্টা করে দেখতে পারো সময় শেষ টাইমস আপ টাইমস আপ অর্থ সময় শেষ সময় শেষ হয়ে যাচ্ছে time is running out time is running out অর্থ সময় শেষ হয়ে যাচ্ছে আমার কথা শোনো listen to me listen to me অর্থ আমার কথা শোনো খুব ভালো প্রচেষ্টা very good effort very good effort অর্থ খুব ভালো প্রচেষ্টা এটা ঠান্ডা ইটস কোল্ড ইটস কোল্ড অর্থ এটা ঠান্ডা মনে করো শেষ কনসিডার ইট ডান কনসিডার ইট ডান অর্থ মনে করো শেষ সত্যি বলছো ইউ আর রাইট অথবা এটা বলতে পারি are you telling the truth অর্থ সত্যি বলছো আলো জ্বলছে the light is on the light is on অর্থ আলো জ্বলছে এটা এখানে it is here that is here অর্থ এটা এখানে আমাকে অনুসরণ করো ফলো মি ফলো মি অর্থ আমাকে অনুসরণ করো চুপ করো শাট আপ শাট আপ অর্থ চুপ করো এটা আমার কাছে রাখো put it on me Put it on me অর্থ এটা আমার কাছে রাখো খুব ভালো ভেরি গুড অথবা বলতে পারি ভেরি ওয়েল অর্থ খুব ভালো ভুলে যাও ফরগেট ইট ফরগেট ইট অর্থ ভুলে যাও এটা ঠান্ডা ছিল it was cold was cold অর্থ এটা ঠান্ডা ছিল আমাকে কথা দাও প্রমিস মি প্রমিস মি অর্থ আমাকে কথা দাও কাঁদছো তুমি are you crying are you crying অর্থ কাঁদছো তুমি বলা সহজ easy to say easy to say অর্থ বলা সহজ তোমার খাবার খাও eat your food eat your food অর্থ তোমার খাবার খাও জোরে বলো স্পিক লাউডার স্পিক লাউডার অর্থ জোরে বলো দ্রুত দৌড়াও রান ফাস্ট রান ফাস্ট অর্থ দ্রুত দৌড়াও অপূর্ব দৃশ্য ওয়ান্ডারফুল ভিউ ওয়ান্ডারফুল ভিউ অর্থ অপূর্ব দৃশ্য আমাকে ক্ষমা করো please forgive me please forgive me অর্থ আমাকে ক্ষমা করো আমি ভুল করেছি I made a mistake I made a mistake অর্থ আমি ভুল করেছি আমি জানি আই নো আই নো অর্থ আমি জানি আমাকে একটা দাও give me one give me one অর্থ আমাকে একটা দাও ডান দিকে ঘুরুন টার্ন রাইট টার্ন রাইট অর্থ ডান দিকে ঘুরুন আমি তৃষ্ণার্ত I am thirsty I am thirsty অর্থ আমি তৃষ্ণার্ত আমাকে দেখতে দাও let me see let me see অর্থ আমাকে দেখতে দাও তোমাকে বিদায় goodbye to you goodbye to you অর্থ তোমাকে বিদায় ক্ষমা করো পার্ডন মি অথবা আমরা এটা বলতে পারি ফরগিভ মি অর্থ ক্ষমা করো এক পর্যায়ে at one point at one point অর্থ এক পর্যায়ে আমি ক্ষমা প্রার্থনা করছি আই অ্যাপোলজিস আই অ্যাপোলজিস অর্থ আমি ক্ষমা প্রার্থনা করছি এটা কি হোয়াটস ইট হোয়াটস ইট অর্থ এটা কি আমাকে জিজ্ঞাসা করো না don't ask me don't ask me অর্থ আমাকে জিজ্ঞাসা করো না সোজা হয়ে বসো sit up straight sit up straight অর্থ সোজা হয়ে বসো যত তাড়াতাড়ি as soon as as soon as অর্থ যত তাড়াতাড়ি পানি গরম করো heat the water heat the water অর্থ পানি গরম করো আমার সাথে এসো ফলো মি ফলো মি অর্থ আমার সাথে এসো আমি ক্ষুধার্ত I am hungry I am hungry অর্থ আমি ক্ষুধার্ত এখানে কি কেউ আছেন is anybody here is anybody here অর্থ এখানে কি কেউ আছেন নিজের জিনিস own things own things অর্থ নিজের জিনিস তাতে কি motion. Go inside and sit down. Go inside and sit down. অবশ্যই না ডেফিনেটলি নট ডেফিনেটলি নট অর্থ অবশ্যই না আমাকে জোর করো না don't force me don't force me অর্থ আমাকে জোর করো না এটা সম্ভব না ইটস নট পসিবল অথবা আমরা এটাও বলতে পারি ইটস ইম্পসিবল এটা কঠিন ইটস ডিফিকাল্ট ইটস ডিফিকাল্ট অর্থ এটা কঠিন আমি পাত্তা দিই না I don't care I don't care অর্থ আমি পাত্তা দিই না আমি ভুল শুনেছি I hear wrong I heard wrong অর্থ আমি ভুল শুনেছি আমার সৌভাগ্য মাই গুডনেস মাই গুডনেস অর্থ আমার সৌভাগ্য এটা হতে পারে না it can't be it can't be অর্থ এটা হতে পারে না আমি এটা মানি না I don't believe it I don't believe it অর্থ আমি এটা মানি না বলতে থাকো কিপ সেইং কিপ সেইং অর্থ বলতে থাকো মনে হয় এটাই সেটা I think it is I think it is অর্থ মনে হয় এটাই সেটা নিন্দা করো না ডোন্ট কনটেন ডোন্ট কনটেন অর্থ নিন্দা করো না এটা জানতাম I knew it I knew it অর্থ এটা জানতাম কিছু বলার নেই nothing to say nothing to say অর্থ কিছু বলার নেই এ কথা বাদ দাও এক্সক্লুড দিস এক্সক্লুড দিস অর্থ এ কথা বাদ দাও এটা উপভোগ করো এনজয় ইট এনজয় ইট অর্থ এটা উপভোগ করো আমি আনন্দিত I am glad I am glad অর্থ আমি আনন্দিত আমাকে নিয়ে যাও take me away take me away অর্থ আমাকে নিয়ে যাও আর কিছু এনিথিং এলস এনিথিং এলস অর্থ আর কিছু আমাকে একা থাকতে দাও let me alone let me alone অর্থ আমাকে একা থাকতে দাও শুভ সন্ধ্যা গুড ইভিনিং গুড ইভিনিং অর্থ শুভ সন্ধ্যা সতর্ক থেকো ওয়াচ আউট ওয়াচ আউট অর্থ সতর্ক থেকো বাড়ি যাও go home early go home early অর্থ তাড়াতাড়ি বাড়ি যাও আর একটু সময় দাও give me some little time give me some little time অর্থ আর একটু সময় দাও এখনো না নট ইয়েট নট ইয়েট অর্থ এখনো না আমাকে বিরক্ত করো না don't disturb me don't disturb me অর্থ আমাকে বিরক্ত করো না তাড়াতাড়ি এসো কাম কুইকলি অথবা বলতে পারি কাম ফাস্ট অর্থ তাড়াতাড়ি এসো এটা আমার প্রয়োজন I need it I need it অর্থ এটা আমার প্রয়োজন আমি একটু ব্যস্ত I am a little busy I am a little busy অর্থ আমি একটু ব্যস্ত সাথে এসো অ্যালং অ্যালং অর্থ সাথে এসো আস্তে আস্তে স্লো ডাউন স্লো ডাউন আস্তে আস্তে এটা একদমই সাধারণ it's very normal it's very normal অর্থ এটা একদমই সাধারণ যত্ন নিও টেক কেয়ার টেক কেয়ার অর্থ যত্ন নিও তুমি একটা ভীতু ইউ আর এ খাওয়ার্ড ইউ আর এ খাওয়ার্ড অর্থ তুমি একটা ভীতু নিজে চেষ্টা করো try it yourself try it yourself অর্থ নিজে চেষ্টা করো আমি এখন চলে যাচ্ছি I am leaving now I am leaving now অর্থ আমি এখন চলে যাচ্ছি দেখতে দাও let me see let me see অর্থ দেখতে দাও আমার সাথে এসো জয়েন মি জয়েন মি অর্থ আমার সাথে এসো আপনার বয়স কত how old are you how old are you অর্থাৎ আপনার বয়স কত চলো যাই লেটস গো লেটস গো অর্থ চলো যাই এটা তোমার দোষ it's your fault it's your fault অর্থ এটা তোমার দোষ মাঝে মাঝে from time to time from time to time অর্থ মাঝে মাঝে কিছু প্রয়োজন নিড এনিথিং নিড এনিথিং অর্থ কিছু প্রয়োজন সামনে দেখুন সি এহেড সি এহেড অর্থ সামনে দেখুন এটা খুবই ছোট it's too small it's too small অর্থ এটা খুবই ছোট একসাথে যাও গো টুগেদার গো টুগেদার অর্থ একসাথে যাও দয়া করে চুপ থাকুন please be quiet please be quiet অর্থ দয়া করে চুপ থাকুন অনেক দামি টু এক্সপেন্সিভ টু এক্সপেন্সিভ অর্থ অনেক দামি এখন যেও না ডোন্ট গো নাও ডোন্ট গো নাও অর্থ এখন যেও না ভদ্রভাবে কথা বলো পারফেক্ট ফলেছলি অথবা আমরা এটা বলতে পারি টাক প্রপারলি দূরত্ব রাখুন কিপ ডিসটেন্স কিপ ডিসটেন্স অর্থ দূরত্ব রাখুন কাজ করো do the work do the work অর্থ কাজ করো এটা বাজে কথা দ্যাটস ননসেন্স দ্যাটস ননসেন্স অর্থ এটা বাজে কথা আমি ভালো আছি I am fine I am fine অর্থ আমি ভালো আছি বই পড়ো read the book read the book অর্থ বই পড়ো কিছু বলুন টেল এনিথিং টেল এনিথিং অর্থ কিছু বলো না তুমি কি অসুস্থ আর ইউ ইল আর ইউ ইল অর্থ তুমি কি অসুস্থ পর্যবেক্ষণ করো অবজার্ভ ইট অবজার্ভ ইট অর্থ পর্যবেক্ষণ করো আমি কি ভালো am I good am I good অর্থ আমি কি ভালো ঘুম থেকে উঠো ওয়েক আপ ওয়েক আপ অর্থ ঘুম থেকে উঠো কিছু খাও ইট সামথিং ইট সামথিং অর্থ কিছু খাও ধাপে ধাপে step by step step by step অর্থ ধাপে ধাপে খোদার রহমতে grace of God grace of God অর্থ খোদার রহমতে দরিদ্র মানুষ পুর পিপল পুর পিপল অর্থ দরিদ্র মানুষ তাকে জিজ্ঞাসা করো আস্ক হিম আস্ক হিম অর্থ তাকে জিজ্ঞাসা করো অবশেষে এভেঞ্চুয়ালি এভেঞ্চুয়ালি অর্থ অবশেষে ধনী ব্যক্তি রিচম্যান রিচম্যান অর্থ ধনী ব্যক্তি আমাকে ফোন করতে বলুন tell me to call tell me to call অর্থ আমাকে ফোন করতে বলুন এটা আমার নাম it's not mine it's not mine অর্থ এটা আমার না একটি চিঠি আ লেটার আ লেটার অর্থ একটি চিঠি তাকে ডাকো কল হিম কল হিম অর্থ তাকে ডাকো আমি হতবাক আই শকড আই শকড অর্থ আমি হতবাক বিপদের মধ্যে আছি I am in danger I in danger অর্থ বিপদের মধ্যে আছি ফেলে দাও throw it away throw it away অর্থ ফেলে দাও আমি কি যেতে পারি can I go can I go অর্থ আমি কি যেতে পারি একটু অপেক্ষা করো wait a bit wait a bit অর্থ একটু অপেক্ষা করো আমাকে বোঝো আন্ডারস্ট্যান্ড মি আন্ডারস্ট্যান্ড মি অর্থ আমাকে বোঝো আমি চেষ্টা করব I will try I will try অর্থ আমি চেষ্টা করব ফিরে এসো কাম ব্যাক কাম ব্যাক অর্থ ফিরে এসো জাহান নামে যাও গো টু হেল গো টু হেল অর্থ জাহান্নামে যাও আমি অবশ্যই আসব definitely I will come definitely I will come অর্থ আমি অবশ্যই আসব যে করেই হোক at any cost at any cost অর্থ যে করেই হোক এটা চেক করো check it out check it out অর্থ এটা চেক করো নির্দোষ I am innocent I am innocent অর্থ আমি নির্দোষ আপাতত ফর নাও ফর নাও অর্থ আপাতত চলো দেখা করি লেটস মিট লেটস মিট অর্থ চলো দেখা করি আমি ভুলে গেছি I forgot it. I forgot it. অর্থ আমি ভুলে গেছি শীঘ্রই আবার দেখা হবে see you soon see you soon অর্থ শীঘ্রই আবার দেখা হবে কিভাবে হাউ কাম হাউ কাম অর্থ কিভাবে পড়তে থাকো বা চালিয়ে যাও কিপ গোয়িং কিপ গোয়িং অর্থ করতে থাকো বা চালিয়ে যাও চলে আসো কাম অন কাম অন অর্থ চলে আসো একটু একটু করে little by little little by little অর্থ একটু একটু করে আস্তে হাঁটো ওয়াক স্লোলি ওয়াক স্লোলি অর্থ আস্তে হাঁটো ফিরে যাও গো ব্যাক গো ব্যাক অর্থ ফিরে যাও তা কি করে হয় হাউসো হাউসো অর্থ তা কি করে হয় আমি সেখানে ছিলাম আই ওয়াজ দেয়ার আই ওয়াজ দেয়ার অর্থ আমি সেখানে ছিলাম কয়টা বাজে what time is it what time is it অর্থ কয়টা বাজে ধূমপান করো না ডোন্ট স্মোক ডোন্ট স্মোক অর্থ ধূমপান করো না খাবার আনুন bring up food bring up food অর্থ খাবার আনুন ভিতরে আসো কাম ইন কাম ইন অর্থ ভিতরে আসো ধূমপান নিষেধ নো স্মোকিং নো স্মোকিং অর্থ ধূমপান নিষেধ এটা ঠিক না that's not right that's not right অর্থ এটা ঠিক না ফ্যানটি চালু করো turn on the fan turn on the fan অর্থ ফ্যানটি চালু করো আর কিছু এনিথিং এলস এনিথিং এলস অর্থ আর কিছু এক্ষুনি না not right now not right now অর্থ এক্ষুনি না বুঝেছি গট ইট গট ইট অর্থ বুঝেছি কখন ঘটেছে when happened when happened অর্থ কখন ঘটেছে তোমার এটা ছিল you had this you had this অর্থ তোমার এটা ছিল ফ্যানটি বন্ধ করো turn off the fan turn off the fan অর্থ ফ্যানটি বন্ধ করো সে কোথায় where is she where is she অর্থ সে কোথায় কোনো খাবার নিয়ে এসো bring any food bring any food অর্থ যে কোনো খাবার নিয়ে এসো দয়া করে বসুন sit down please sit down please অর্থ দয়া করে বসুন কোনটা ভালো which is better which is better অর্থ কোনটা ভালো তাদেরকে উৎসাহিত করো ইনকারেজ দ্যাম ইনকারেজ দ্যাম অর্থ তাদেরকে উৎসাহিত করো দাঁড়াও স্ট্যান্ড আপ স্ট্যান্ড আপ অর্থ দাঁড়াও অল্প কিছু আ ফিউ আ ফিউ অর্থ অল্প কিছু সে এখনো আসেনি he hasn't come yet he hasn't come yet অর্থ সে এখনো আসেনি ভিতরে আসো কাম ইন কাম ইন অর্থ ভিতরে আসো কত টাকা how much money how much money অর্থ কত টাকা উৎসাহিত করা চিয়ার আপ চিয়ার আপ অর্থ উৎসাহিত করা ভালো করেছো ওয়েল ডান ওয়েল ডান অর্থ ভালো করেছো ভিতরে আসো কাম ইন অথবা আমরা এটা বলতে পারি কাম ইনসাইড অর্থ ভিতরে আসো পৌঁছে ফোন দিও call when you arrive call when you arrive অর্থ পৌঁছে ফোন দিও সাধ্যমতো চেষ্টা করো do your best do your best অর্থ সাধ্যমতো চেষ্টা করো অনেক টাকা loss of money loss of money অর্থ অনেক টাকা নিজের চিন্তা করো think for yourself think for yourself অর্থ নিজের চিন্তা করো লিখতে থাকো কিপ রাইটিং কিপ রাইটিং অর্থ লিখতে থাকো ভেবে দেখো think about it think about it অর্থ ভেবে দেখো এটি ইংরেজিতে লেখো write it in English write it in English অর্থ এটি ইংরেজিতে লেখো এটা কি গরম is it hot is it hot অর্থ এটা কি গরম পালিয়ে যাও রান আওয়ে রান আওয়ে অর্থ পালিয়ে যাও অপেক্ষা করতে থাকো কিপ ওয়েটিং কিপ ওয়েটিং অর্থ অপেক্ষা করতে থাকো চেষ্টা করো try it out try it out অর্থ চেষ্টা করো একটু কাছে আসো come a little closer come a little closer অর্থ একটু কাছে আসো পড়া শুরু করো স্টার্ট রিডিং স্টার্ট রিডিং অর্থ পড়া শুরু করো কোনো সমস্যা হোয়াটস রং হোয়াটস রং অর্থ কোনো সমস্যা আমার আরো কাছে আসো come closer to me come closer to me অর্থ আমার আরো কাছে আসো কথা বলা বন্ধ করো স্টপ টকিং স্টপ টকিং অর্থ কথা বলা বন্ধ করো সুন্দর হাসি বিউটিফুল স্মাইল বিউটিফুল স্মাইল অর্থ সুন্দর হাসি বারে বার চেষ্টা করো try again and again try again and again অর্থ বারে বারে চেষ্টা করো হাসবে না ডোন্ট লাভ ডোন্ট লাভ অর্থ হাসবে না এটা সত্যি ইটস রিয়েলি ইটস রিয়েলি অর্থ এটা সত্যি আমাকে নিয়মগুলো বলুন tell me the rules tell me the rules অর্থ আমাকে নিয়মগুলো বলুন অন্যদের সাহায্য করো হেল্প আদার্স হেল্প আদার্স অর্থ অন্যদের সাহায্য করো এটা পবিত্র it is sacred it is sacred অর্থ এটা পবিত্র এটা আশ্চর্যজনক দ্যাটস অ্যামেজিং দ্যাটস অ্যামেজিং অর্থ এটা আশ্চর্যজনক আমাকে হাসাবে না don't make me love don't make me love অর্থ আমাকে হাসাবে না অনেক কেঁদেছি I cried a lot I cried a lot অর্থ অনেক কেঁদেছি কথা বলবে না ডোন্ট স্টপ ডোন্ট স্টপ অর্থ কথা বলবে না এখানে তাকাও লুক হিয়ার লুক হিয়ার অর্থ এখানে তাকাও অনেক ভদ্র ভেরি পলিট ভেরি পলিট অর্থ অনেক ভদ্র এটা ছিল হাস্যকর ইট ওয়াজ ফানি ইট ওয়াজ ফানি অর্থ এটা ছিল হাস্যকর মন দিয়ে শোনো লিসেন কেয়ারফুলি লিসেন কেয়ারফুলি অর্থ মন দিয়ে শোনো দ্রুত আসো কাম কুইকলি কাম কুইকলি অর্থ দ্রুত আসো ওখানেই দাঁড়াও স্ট্যান্ড দেয়ার স্ট্যান্ড দেয়ার অর্থ ওখানেই দাঁড়াও জানালাটা খোলো open the window open the window অর্থ জানালাটা খোলো দ্রুত আসো কাম কুইকলি কাম কুইকলি অর্থ দ্রুত আসো একটু পরে করো do it a little later do it a little later অর্থ একটু পরে করো জানালাটা বন্ধ করো close the window close the window অর্থ জানালাটা বন্ধ করো তুমি কি অসুস্থ are you sick are you sick অর্থ তুমি কি অসুস্থ সে এখনো লড়াই করছে he is still fighting he is still fighting অর্থ সে এখনো লড়াই করছে মনোযোগ দিয়ে শোনো listen to me carefully listen to me carefully অর্থ মনোযোগ দিয়ে শোনো একটু অপেক্ষা করো wait a minute wait a minute অর্থ একটু অপেক্ষা করো দয়া করে মনোযোগ দাও be attention please be attention please অর্থ দয়া করে মনোযোগ দাও এই বইটি পড়ো read this book read this book অর্থ এই বইটি পড়ো বৃষ্টি হচ্ছে ইটস রেনিং ইটস রেনিং অর্থ বৃষ্টি হচ্ছে বিল পরিশোধ করো pay the bill pay the bill অর্থ বিল পরিশোধ করো আমি বুঝতে পেরেছি I got it I got it অর্থ আমি বুঝতে পেরেছি ভয় পেও না ডোন্ট অ্যাফ্রাইড ডোন্ট অ্যাফ্রাইড অর্থ ভয় পেও না এখানে কোনো সমস্যা নেই no problem here no problem here পার্থ এখানে কোনো সমস্যা নেই এটা ঠিক করো ফিক্স ইট ফিক্স ইট অর্থ এটা ঠিক করো পিছনে ফিরে এসো কাম ব্যাক কাম ব্যাক অর্থ পিছনে ফিরে এসো চিন্তা করো না ডোন্ট ওরি ডোন্ট ওরি অর্থ চিন্তা করো না আমি রাজি আই এগ্রি আই এগ্রি অর্থ আমি রাজি কি ঘটেছিল হোয়াট হ্যাপেন্ড হোয়াট হ্যাপেন্ড অর্থ কি ঘটেছিল এদিকে তাকিও না don't look back don't look back অর্থ এদিকে তাকিও না এটা বজায় রাখো keep it up keep it up অর্থ এটা বজায় রাখো তোমার পরিচয় দাও ইন্ট্রোডিউস ইয়োরসেলফ ইন্ট্রোডিউস ইয়োরসেলফ অর্থ তোমার পরিচয় দাও কেমন আছো how are you how are you অর্থ কেমন আছো ভেবে বলো think and speak think and speak অর্থ ভেবে বলো তেমন কিছু না নাথিং স্পেশাল নাথিং স্পেশাল অর্থ তেমন কিছু না এখন এটা করো ডু ইট নাও ডু ইট নাও অর্থ এখন এটা করো এটা চূড়ান্ত ইটস ফিনাল ইটস ফিনাল অর্থ এটি চূড়ান্ত বাম দিকে ধরো লেফট কিপ লেফট অর্থ বাম দিকে ধরো শান্ত হও কাম ডাউন কাম ডাউন অর্থ শান্ত হও প্রথম দর্শন বা প্রথম দেখা ফার্স্ট সাইট ফার্স্ট সাইট অর্থ প্রথম দর্শন বা প্রথম দেখা প্রস্তুত হও গেট রেডি গেট রেডি অর্থ প্রস্তুত হও জেগে থাকো স্টে অ্যাওয়াক স্টে অ্যাওয়াক অর্থ জেগে থাকো এখান থেকে যাও get out of here get out of here অর্থ এখান থেকে যাও এটা পরীক্ষা করে দেখো check it out check it out অর্থ এটা পরীক্ষা করে দেখো এটা দেখো look at this look at this অর্থ এটা দেখো সবাই চলে গেছে everyone is gone everyone is gone অর্থ সবাই চলে গেছে আমি তোমাকে শাস্তি দিব I will punish you I will punish you অর্থ আমি তোমাকে শাস্তি দিব এদিকে দেখো লুক হেয়ার লুক হেয়ার অর্থ এদিকে দেখো আমি পরে যাব I will go later I will go later অর্থ আমি পরে যাব এখন তোমার পালা now your turn now your turn অর্থ এখন তোমার পালা সোজা যাও গো স্ট্রেট গো স্ট্রেট অর্থ সোজা যাও বিয়ের অনুষ্ঠান the wedding ceremony the wedding ceremony অর্থ বিয়ের অনুষ্ঠান এখন তোমার নাও ইয়োর নাও ইয়োর অর্থ এখন তোমার ওখানে দাঁড়াও স্ট্যান্ড দেয়ার স্ট্যান্ড দেয়ার অর্থ ওখানে দাঁড়াও কখনো শেষ হবে না নেভার এন্ডস নেভার এন্ডস অর্থ কখনো শেষ হবে না চুপচাপ থাকো কিপ কোয়াইট কিপ কোয়াইট অর্থ চুপচাপ থাকো আমি বেঁচে আছি আই এম অ্যালাইভ অথবা আমরা এটাও বলতে পারি আই এম লিভিং অর্থ আমি বেঁচে আছি কে এটা করেছে who did this who did this অর্থ কে এটা করেছে মোটামুটি ভালো প্রিটি গুড প্রিটি গুড অর্থ মোটামুটি ভালো আমার মৃত্যু পর্যন্ত till my death till my death অর্থ আমার মৃত্যু পর্যন্ত আমাকে বিশ্বাস করো বিলিভ মি বিলিভ মি অর্থ আমাকে বিশ্বাস করো সেটা অবশ্য ঠিক দ্যাটস রাইট দ্যাটস রাইট অর্থ সেটা অবশ্য ঠিক আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত until my last breath until my last breath অর্থ আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত যত তাড়াতাড়ি as soon as as soon as অর্থ যত তাড়াতাড়ি ভালো ধারণা গুড আইডিয়া গুড আইডিয়া অর্থ ভালো ধারণা প্রয়োজন ছিল বা দরকার ছিল ওয়াজ নিডিড ওয়াজ নিডিড অর্থ প্রয়োজন ছিল বা দরকার ছিল আমি এটা বোঝাতে চাইনি I don't mean it I don't mean it অর্থ আমি এটা বোঝাতে চাইনি কি দারুণ বুদ্ধি what an idea what an idea অর্থ কি দারুণ বুঝলি আর কিছুক্ষণ পরে after a while after a while অর্থ আর কিছুক্ষণ পরে দাম কত হাউ মাছ হাউ মাছ অর্থ দাম কত পরিশ্রম করো ওয়ার্ক হার্ড ওয়ার্ক হার্ড অর্থ পরিশ্রম করো পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে in five to ten minutes in five to 10 minutes এটার দাম কত how much does it cost how much does it cost ভুলে যেও না ডোন্ট ফরগেট ডোন্ট ফরগেট অর্থ ভুলে যেও না পাঁচ মিনিট পরে five minutes later five minutes later অর্থ পাঁচ মিনিট পরে আশা হারিও না don't lose hope don't lose hope অর্থ আশা হারিও না কিছু মনে করো না নেভার মাইন্ড নেভার মাইন্ড অর্থ কিছু মনে করো না বিল পরিশোধ করো pay the bill pay the bill অর্থ বিল পরিশোধ করো আমি বলতে পারবো না I can't say I can't say অর্থ আমি বলতে পারবো না এটা কাল্পনিক ইটস ইমাজিনারি ইটস ইমাজিনারি অর্থ এটা কাল্পনিক নিজে নিজে চেষ্টা করো try it yourself try it yourself অর্থ নিজে নিজে চেষ্টা করো কোনো ধারণা নেই নো আইডিয়া নো আইডিয়া অর্থ কোনো ধারণা নেই শুনে ভালো লাগলো সাউন্ডস গুড সাউন্ডস গুড অর্থ শুনে ভালো লাগলো আমি পারবো না can't অর্থ আমি পারবো না অনেক দেরি হয়ে গেছে it's too late it's too late অর্থ অনেক দেরি হয়ে গেছে